হ্যালো ফ্রেন্ডস আমরা জানি এই চ্যানেলটি আপনারা সবাই কত ভালোবাসেন এই মুহূর্তে আপনাদেরকে আমি যে খবরটি দিতে যাচ্ছি আমি জানি সেটা শুনলে আপনারা অনেক বেশি খুশি হবেন আমাদের সবার প্রিয় ঢালিউড কুইন সুপারস্টার অপু বিশ্বাস তার গোপন খবরটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দিতে যাচ্ছি অপু বিশ্বাস নিজে নিজের মনের কথাগুলো যখন খুলে বলেন তখন কিন্তু অনেক ড্রাগ ঢ্রাগ ছাড়াই বলেন বন্ধুদের মধ্যে যখন আড্ডা হয় তখন কিন্তু আমরা বন্ধুদের কাছে মন খুলে সব কথাই বলি হ্যাঁ বন্ধুরা উপবিশ্বাসও তার বন্ধুকেও কিন্তু সত্যি কথাগুলোই বলেছেন এবং তিনি বলেছেন প্রেম যখন ভেঙে গিয়েছিল তখন সত্যি খুব কষ্ট পেয়েছিলাম এই কথাগুলি আসলে এর আগে বলা হয়নি এই কথাগুলি আমি বলতে পারিনি তোদেরকে কারণ আমার মনে হয়েছিল যে এগুলো একান্ত আমার ব্যক্তিগত কথা এগুলো সবার আসলে জানা উচিত নয় কিন্তু আজ মনে হচ্ছে যে যেগুলো সত্য তো সত্যই সত্য কথা আসলে কাউকে না কাউকে তো বলতেই হয় আর বন্ধু যে বন্ধুকে তো সত্যি কথা বলতেই হয় না হলে আর বন্ধু কিসের এ কথাই বলে তিনি কিন্তু বলছেন যে তিনি একসময় শাকিব খানকে অনেক বেশি ভালোবাসতেন এবং শাকিব খান যা বলতেন তাই শুনতেন শাকিব খান যে কথা বলতেন সেটা সে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতেন কিন্তু শাকিব খান যে তাকে এত বড় কষ্ট দিবে সেটা সে কখনোই ভাবতে পারেনি তিনি বলেন দীর্ঘ আট বছর তার সাথে আমার সম্পর্ক ছিল সম্পর্কটা আমি লুকিয়ে রাখতে পেরেছিলাম কেউ কাউকে জানতে দেয়নি কারণ সাকিবকে ভালোবাসতাম সাকিবের ক্যারিয়ারকে ভালোবাসতাম আমিও চাইতাম সাকিব ক্যারিয়ারে অনেক বড় হোক ওকে কেউ ছুতে না পারুক ওর সমপর্যায়েরও কেউ না আসুক সেভাবেই কিন্তু আগাচ্ছিল সব কিছু কিন্তু যেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আমি জানি না আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমার যা কিছুই হোক না কেন যা কিছু হয়ে যাচ্ছিল তাতে আমি কষ্ট পেলেও চেপে যেতে পারতাম কিন্তু যেই মুহূর্তে মনে হলো যে জয়কে আসলে আর একা রাখা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আমার কেন যেন খুব মনে হচ্ছিল যে জয়ের জন্য ব্যাপারটা খুব ক্ষতিকর হবে আর এজন্যই আমি কিন্তু ব্যাপারগুলো তখন সামনে নিয়ে এসেছিলাম যাই হোক পরবর্তী কথাগুলো তোরা সবাই জানিস কিন্তু এই কথাটা আসলে না বলেই পারলাম না যে আমার কষ্টটা আসলে সাকিব আমাকে ছেড়ে চলে গেছে সেজন্য নয় কারণ আমি কষ্ট পেয়েছিলাম সাকিব খানকে আমি অনেক বেশি ভালোবাসতাম সাকিব খানকে ছেড়ে যাবার কষ্টটা আমার কাছে যতটা না ছিল সাকিব আমাকে কষ্ট দিতে পারলো সেই ভাবনাটাই আসলে আমার জন্য কষ্টের ছিল এই যে কথাগুলো বললেন অপবিশ্বাস এটা কিন্তু আসলেই তার মনের কথা এবং মনের কথাগুলো মানুষ খুব আবেগ আবেগিত হয়ে গেলেই হয়তো বন্ধুদের কাছে সত্যি কথাটা স্বীকার করে তেমনি এক দুর্বল মুহূর্তে কিন্তু তিনি তার একদম স্কুলের বন্ধুকে কথাগুলো বলছিলেন যাই হোক আমরা চাই অপবিশ্বাস আসলে নিজেকে সামলে নিয়েছেন অনেকটা গুছিয়ে নিয়েছেন এবং আবার নিজেকে তৈরি করেছেন তিনি কিন্তু বিভিন্ন ভালো ভালো ক্যারেক্টারে অভিনয় করছেন এখন আমরা চাই অপু বিশ্বাস আবার আগের মতোই ফিরে আসুন চলচ্চিত্র জগতে হ্যাঁ বন্ধুরা আমরা চাই অপু বিশ্বাসের ভালো যারা অপু ফ্যান রয়েছে তারা তো অবশ্যই চাই বন্ধুরা আমি জানি আপনারা অনেক কমেন্ট করেন আপনাদের প্রতিটি কমেন্ট অনেক যত্ন সহকারে আমি পড়ে থাকি অনেক ভালোবেসে পড়ে থাকি এবং সময় পেলে উত্তরও করে থাকি আশা করছি আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন সব খবর কিন্তু সবার আগে আমি আপনাদেরকে দিয়ে থাকি ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে ধন্যবাদ